করে আমরা লীলা প্রকাশ করতে যাই রাধে হরিবল সবাই আপনারা দিবেন সংকীর্তন করিতে বব সিন্ধু তরিতে তরিতে কে কে যাবে সংকীর্তন করিতে হরিনামে করিতে তরিতে কে কে যাবি লক্ষ্মীর মধ্যে মায়েরা বাবারা সবার শ্রীচরণে আমার এই নিবেদনে একটু হাততালি দেবেন সবাই হাততালি সহকারে গৌর গুণগান করবো জমি তাই সংকীর্তন করিতে বাবি আ

গুসাই ভগবান হরি হরি सची महा